আজকে আমরা নদীর ভাড়া আইছি তো দুই দুই তিন দিন ধরে বৃষ্টি আর নদীর জল বেতালা বাড়ছে আর বাড়ির ওই খালি বাড়ির ওই বাড়তেই আছে আমি দেখাই নদীর জল কিভাবে বাড়ছে দেখো ইটা হরি ও ভাই সাউ কই দেখলাম মানুষে মাছ ধরে বান্ধবীরে ঢুকে ডরি নাইছে ও দেখো আমরা কতজন সদস্য আমরা অন যাইব নদীর konuşuruz anne. তুই বন্ধু মিল্লা কিতা কিতে কইলি রাখছিস গার্লফ্রেন্ড রে আর আপনার ও সঞ্জয় বাবু হ্যালো আমার যদি মোবাইলটা জ্বলা মরে ও বান্ধবী oh Silent. চিনি লাইছে একটা ফটো উঠি ব্লাড এসে গেছে আইসা ব্লাড হ্যাঁ অবস্থা দেখুন আচ্ছা, আচ্ছা। এটা আমরা গ্রামের গাছ মানুষ এটা ওই সরো সরো সরো সরো আর অল্প বাকি তারপরে এই ব্রিজের উপরে আই পড়বো হ্যাঁ। forte, forte. Vete, vete, vete. Ahí está. জল পেজান বাড়ি আবার এ মাছ ধরার প্লেন চলে মাছ মাছ দেখি মাছ কোল কোল দেখতাম দেখো দেখো মাছ দেখো এক্ষুনি মাছ দেখাইছি আমারও দেখাও Di ba? Inaalam ko sa uwa. Ano ko guys? Sige, kibas. Ano ko? Nabuhon ko, nabuhon. Ay, ka-like ko niyo, comment ko niyo. Ano naman? Hashtag na nga, hulog na ka. Sige, kututog mas. ¡No tiki, tiki. ¡Ay, bago, bago, bago, bago.